জানতে চাই সেটা হলো আপনাদের ঈদ কেমন করছে আসলে সুস্থ এবং বিনোদনের সাথে কেটেছে তো আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাতে বলবেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনি ঈদটা কেমন কাটলো তো চলুন চলে যাই আমাদের আজকের এপিসোডে তো গতবার আমি যেটা দেখিয়েছিলাম জাস্ট আলোচনা করছিলাম সিভিল মার্কেটটা কি কোথায় সিগন্যাল মার্কেটটা দেখবেন তো আমরা কথা বলবো ঠিক এই জায়গাতে ছিলাম সিপিএ গ্রিড নিয়ে আলোচনা করছিলাম কিছু আই হোপ আপনারা সবাই এই মার্কেট প্লেসে বা এখানে আপনারা রিসার্চ করছেন কোথায় কি দেখতে পাওয়া যায় বা কোন মার্কেটে কি কি তারপর আপনারা দেখবেন ইউটিউবে গুগলে অনেক ব্লগ পাবেন অনেক অনেক অনেক ব্লগ পাবেন যেখান থেকে আপনারা সিপিএ বেসিক আরো বেসিক ধারণা হবে কি আপনাদের ভিডিওটা আমার বোঝাইতে সুবিধা হবে শুধুমাত্র দেখলে হবে না ঘন্টাগুলো নিতে হবে যারা মূলত কাজ শিখছেন দেখুন আর হ্যাঁ আপনাদের কাজ উপরে অনেক হয়ে আছে কারণ আপনারা ভিডিওগুলো দেখছেন দেখতে শেয়ার করলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি সবাইকে কাজটা পেয়ে ফেলে এবং শেখার সুযোগ করবেন অনেকেই আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স ফি দিয়ে কাজ শিখতে পারেন বা অনেক এমনও আছে কোর্স ফি দেওয়ার মতো সামর্থ্য নেই তা আমার কিন্তু উদ্দেশ্য তাদের জন্য তাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি তো আপনারা সবাইকে সবাইকে সবাই মিলে দেখুন হ্যাঁ ঘরে বসে কিছু শেখার চেষ্টা করুন চলুন বেশি ব্যবহার না করে আমি আজকের পরে শুরু করি আজকে আমরা মূলত অ্যাকাউন্ট ওপেন এর সেটা গেলে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা দেখাবো তো চলুন আমরা কাজের কাজ শুরু করি তো আমরা গত ঠিক এই জায়গায় আমরা রিভিউগুলো দেখেছিলাম আপনারা চাইলে আরো ভালো করে রিভিউ দেখবেন আর যারা হ্যাঁ যারা গত পর্বে গত ভিডিওটা দেখেন নাই এখনো তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে দেবেন দেখে নেবেন হ্যাঁ এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে চাইলে দেখে নিতে পারবেন চলুন আমরা প্রথমে এখান থেকে প্রথমে যেহেতু বলেছি আজকে নতুন করে কিছু বললাম না এই জন্য আমরা সরাসরি জয়েন নেওয়া চলে যাবো তো আমরা জয়েন নেওয়াতে চলে যাই browser to ওকে এখানে দেখুন চলে আসলাম যখন আমরা জয়েন নামতে ক্লিক করবো এইরকম একটা ইন্টারফেস ঠিক আছে তো এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে বাংলাদেশ থেকে ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবো অ্যাকাউন্ট করে বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অবশ্যই আমাদের অ্যাপ্রুভালও দিয়ে দেবো তো এখানে আমাদের কি কি লাগবে ফার্স্ট নেম লাস্ট নেম একটা কোম্পানি হ্যাঁ website state address two country লাগবে সিটি লাগবে স্টেট রিজন লাগবে ফোন নাম্বার ঠিক আছে আর নেম আর সার্ভার এখানে আপনার publisher type email address password confirm তো প্রথম যেটা নেবে আমার একটা ইমেল লাগবে তো ইমেল দেখে আমার যে ইমেলগুলো আছে তার মধ্যে কোন ইমেলটা আমার ফাঁকা আছে আমাকে দেখতে হবে আমি একটু আমার ড্রয়িং চলে যাবো আমরা কোন চেক করবো কোন ইমেলটা ফাঁকা আছে আমি আমার একটা ইমেল অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি ধরুন আমার এই ইমেলটিতে কোনো রকম কোনো অ্যাকাউন্ট খোলা নেই তো আমি এই ইমেলটা দিয়ে ইজিলি একটি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবো তো আমি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি আসলে কথাগুলো বুঝতেই বলতে পারি না যেহেতু প্রফেশনাল কোনো ইউটিউবার না আমি জাস্ট একটু সকলে সবাইকে কাজটা দেখাবো আমি যেটা করি যে কাজটা আমি করে অভ্যস্ত আমি জানি আমি যেহেতু কিছু জানি সবাইকে শেখানো আমি আমার কর্তব্য মনে করছি আমার জায়গা থেকে তো আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের অবশ্যই শেখাতে পারবো কি আমি আমার লাইফে বা আমি কাজ করতে যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করবে আপনারা ইনশাল্লাহ অবশ্যই সফল হতে পারবেন আমি যে আপনাদের যে কমিটমেন্ট করছি আপনারা এক মাসের মধ্যে আর্নিং এ পৌঁছাবেন হ্যাঁ অবশ্যই আপনারা যদি এক মাস কমপ্লিট আমার ভিডিওটা দেখতে থাকেন এবং আমি যেভাবে কাজ করি সেই সেইভাবে কাজ করেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা সাকসেস হবেন এবং আর্নিং আপনার প্রভাইড দিতে পারবেন তো চলুন আমি প্রথমে আমার এখানে ফার্স্ট লোন দিয়ে দিই আমি একটা নাম এখানে আমার টাইপ করে দিয়ে দিই জাস্ট আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনারা আপনাদের রিয়েল নাম দেবেন আমি জাস্ট এখানে দেখানোর জন্য অ্যাকাউন্ট করছি সো আপনি আপনাদের রিয়েল নাম দেখা দিচ্ছি না হ্যাঁ? জাস্ট এই অ্যাকাউন্ট শুরু শুধুমাত্র আপনাদের পুরো দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে এই আপনারা আপনাদের যতগুলো ইনফরমেশন আছে ওগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন কারণ যখন পেমেন্ট আটকে করে আচ্ছা এখানে কোম্পানি যেটা অনেকেই ভাবে আমার তো কোনো কোম্পানি নেই তাহলে আমি কি করবো তো কোম্পানি থেকে আপনি একটা নিজের নামও দিয়ে দিতে পারেন কারণ আমি এখানে আমার কোম্পানির নাম দিয়ে দিলাম সত্য ওয়েবসাইট যে আমরা কি করবো আমার তো নিজের পার্সোনাল কোনো ওয়েবসাইট নেই তো আপনারা যেটা করবেন সেটা হলো এটি যে একটা ব্লগ পোস্ট থেকে যে ব্লগ করে নেবেন সেই ব্লগটা দিয়ে দেবেন যেমন blog dot com blogger dot com থেকে একটি ইমেল হলে আপনি ইজিলি ব্লগ স্পট একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন আর কিভাবে ব্লগে অ্যাকাউন্ট করবেন ব্লগ স্পট সেই সম্পর্কে ভিডিও আমার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো তো সেটাও দেখে নেবেন এবং আমি যে এই যে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসের এক পর্যায়ে আপনাদের ব্লগ স্পটও দেখাই দেবো সেই ব্লগ স্পট সেখান থেকে আপনারা ব্লগ তো আমি আমার একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি যেমন আমার ওয়েবসাইটটি হচ্ছে ইউএস ডট কম তো আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা সেখানে দিয়ে দিলাম এখানে যে কোনো ডট কম ওয়েবসাইট লাগে এমন কোনো কথা নাই আপনারা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন সেখানে আপনার ব্লগ স্পট পেলেও হবে আচ্ছা এখানে আমি ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে স্টুডেন্টস আপনার স্টুডেন্টস আপনি যেখানে আছেন যে অবস্থায় আছেন সেখানকার অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করুন যেমন আমি আমার আমি বর্তমান আমার প্রথমে আমার গ্রামের নাম্বার নাম্বার দিই গ্রাম প্রথমে দিলাম এরপরে আমার post office Muhammad Ana and our আমাদের রাজধানী বাংলাদেশ বাংলাদেশ আপনি অ্যাডিসাইন প্রয়োজন নাই তবু আপনারা দিয়ে দিতে পারেন সমস্যা নেই এটাই জাস্ট কপি করে অ্যাড্রেস টু আপনি এটাই দিয়ে দিবেন আচ্ছা কান্ট্রি এখানে বাংলাদেশে থাকবেন আপনি কোন সিটিতে আছেন কোন সিটিতে আছেন সেই সিটিটা দিয়ে দেবেন যেমন আমি আছি নাটোর শহর নাটোর সিটি হচ্ছে শহর এবং স্টেট বা রিজন স্টেট বা রিজন আপনার কোনটা মানে আমার নাটোর স্টেট যেটা যেমন সেটা হচ্ছে বিভাগ বলা যায় বিভাগটা হচ্ছে রাজশাহী রাজশাহী এখানে আপনার জিপ কোড পোস্টাল করতে হবে আমার জিপ কোড হচ্ছে সিক্স ফোর টু জিরো এটা আমাদের যে কোনো আপনার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এটা ফোন আচ্ছা, এটা ফোন দেবেন এখন এখানে আই এম সার্ভিস অর্থাৎ আই এম সার্ভিস আমার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে দেখুন এখানে এআইএম তো আমার স্কাইপ নেমটা কপি করে এখানে বসাই দিলাম আবারও একটু বলে দিচ্ছি কি করবেন এখানে পাবলিশার টাইপ আপনার পাবলিশার টাইপটা কি হবে ঠিক আছে পাবলিশের তো হচ্ছে web content blogging email search জিটিপি আপনি যে যে কোনো একটা নিশ নিয়ে করতে পারেন বাট এখানে বেটার হবে আদার নিয়ে আদারটা দিলে আমি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে পারবো তো আমি পাবলিশের টাইপে আদার দিয়ে না নাহলে আমার ইমেল অ্যাড্রেসটা লাগবে ইমেল অ্যাড্রেসটা আমি যে ইমেল অ্যাড্রেসটা আমি দেবো আমি ইমেল অ্যাড্রেসটা কপি করে জাস্ট এখানে বসাই দিলাম এখানে আপনি একটা আপনার মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তা আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং অবশ্যই পাসওয়ার্ডটা মনে থাকে এমন পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবে হ্যাঁ যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে সেই পাসওয়ার্ডটাই দিবেন confirm password okay time zone এখানে টাইম জোন আপনারা সিলেক্ট করবেন ঢাকা প্লাস সিক্স জিরো এখন আপনারা আবার এটা পুরোটা চেক কি করবেন এখানে এখানে দেখুন first time last time company website state address two country city state region phone number খুবই সিম্পল একটা অ্যাকাউন্ট যেটা এই সব প্রসেসগুলো দিয়ে আপনি জাস্ট রেজিস্টার করে দিলেন রেজিস্টার ঠিক আছে আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন আপনার সুবিধার জন্য ঠিক আছে এটা সেভ করে রাখবেন এখানে বলছে যে দেখেন welcome thank you for sign up all this please free to to us any time if you ever need help welcome এবং কোনো হেল্প সাথে যোগাযোগ সাকসেস তো এখন আমাকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইমেলে যেতে হবে ইমেলের ইনবক্স থেকে আমাকে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নিতে হবে ইমেলে ভেরিফাই করে হবে তখন অলরেডি এখানে আমাকে দুটা ইমেল পাঠিয়ে দিছে প্লিজ ভেরিফাই ইমেল ইমেল এইটাতে ঢুকবো এবং এবং অলরেডি সে অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ দিয়ে দিছে will uh, first is organization our account there uh, your account has been approved সে আমাকে already account approve করে দিয়েছে এবং তার স্কাইপটা দিয়ে দিয়েছে এখন আমাকে যেটা করতে হবে সেটা আমাকে ইমেলটা ভেরিফাই করতে হবে এখানে আমরা সিম্পল একটা কাজ হ্যাঁ এখান থেকে জাস্ট এই যে যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকে একটা ক্লিক করে দেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি okay your email address the order has been successfully verified return to publisher dashboard. খুব ইজি এখানে খুব ইজিলি আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাকাউন্ট করে ফেলছি এখান থেকে আপনারা দেখেন অনেক দেখার এখানে আছে অনেক কিছু বোঝার আছে আপনারা অ্যাকাউন্টটা করে সেগুলো বুঝবেন যেমন ধরেন আমরা যদি এখান থেকে দেখতে চাই এখানে দেখুন এই ড্যাশবোর্ডে কিছু শো করতেছে এইগুলা কি জানেন এগুলো হচ্ছে এখানে যত মানুষ কাজ করে তার কত উইজ দিচ্ছে কত আর্নিং করছে তার রিপোর্ট কিন্তু এখানে দেখা যাবে তো এটা দেখেন রিপোর্ট উইজ দিচ্ছে এখানে রিপোর্টটা দেখেন এই যে সিস্টেম নামে একটা অ্যাকাউন্ট আছে সিস্টেম নামে এখানে সে আর্নিং দেখাচ্ছে আর্নিং হ্যাজ বিন আর্নেড সে আর্ন করছে বুঝেছেন দুই লক্ষ তেত্রিশ হাজার দুই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি ছেষট্টি ডলার দুই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ষাট তেষট্টি দেখা যাচ্ছে আর্নিং সিস্টেম থেকে হ্যাঁ ক্রোম হ্যাঁ, আর্নিং করছে আর্নের একাত্তর ডলার টুডে টুডে একাত্তর ডলার সে আর্নিং করছে এখানে দেখেন সিপিএ ডিজেল হ্যাজ আর্নিং করছে দুশো বিশ ডলার মানে নন্দিনী হাজার আট হাজার আটশো আটাশি হাজার হাজার তিনশো উনিশ ডলার এখানে একজন আর্নিং করছে সে একষট্টি হাজার নয়শো বিরাশি তো আপনারা বুঝতে পারছেন এখান থেকে কি পরিমাণে আর্নিং করা সম্ভব তো আমরা যদি এখান থেকে একটু অফার গুলো দেখি সো এখানে যদি জাস্ট মাই অফার দেখি এখানে দেখি মাই অফার আসলে বাংলাদেশের জন্য শুধু এই এই অফারগুলো বাংলাদেশের জন্য এই অফারগুলো বাংলাদেশে কাজ করে দেবে এটা একটু ভালো আপনারা চাইলে বাংলাদেশেও প্রমোট করতে পারবেন হুম আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড থেকে আমরা অল অফার গুলো একটু ঘুরে আসতে পারবো এখানে এখানে নিচে দেখুন প্রচুর অফার আছে এই এই যে এখানে যে অফার গুলো দেখতে পাবেন এগুলো হাই মোস্ট র্যাঙ্কেড অফার এগুলো সবচেয়ে টপ সব থেকে টপ র্যাঙ্কেড অফার গুলো এইগুলা দেখুন এই অফার গুলো যদি আমরা কাজ করে এবং এই টার্গেটে যদি আমরা কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা ভালো কিছু করতে পারবো মানে এই অফার খুব বেশি সেল হইতেছে এখান থেকে অফার গুলো খুব বেশি কাজ এখানে দেখুন ষোলো ষোলোটা বাজারের অফার আছে বিভিন্ন বিভিন্ন রেটের অফার আছে তারা বিভিন্ন রেটের অফার নিয়ে কাজ করতে পারবে তো আমরা বিভিন্ন অফার নিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবো তো এইভাবে আমাদের কাজগুলো চলবে আমরা এখান থেকে একটু মাই অফারে আবার যাই অফার টুলসে যাই অফার টুলস থেকে মাই অফারে যাই মাই অফার থেকে আমরা কোন জিনিস নিয়ে কাজ করবো সেটা আমাদের সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে যেটা করবো বাংলাদেশ দেওয়া আছে নইলে অল কাউন্ট তো সিলেক্ট করি কারণ এখান থেকে আমরা কিভাবে কোন অফার নিয়ে কাজ করব এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে ঠিক আছে সো নেটটা একটু প্রবলেম করতেছে লোডিং হচ্ছে তাই আমার নেটটা একটু প্রবলেম করতেছে যে কারণ লোডিং হচ্ছে কারেন্ট সময় আচ্ছা, আচ্ছা, আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখবো নেট ইপিসি দেখবো ঠিক আছে ডেট দেখবো সবকিছু মিলে পারফরমেন্স দেখবো পারফরমেন্স দেখে আমরা কাজ করবো তো দেখুন এটা বর্তমানে ফার্স্টে যে অফার আছে পায়োনি ট্রেক্স এই অফারটা আমরা দেখতে পারবো কোন দেশের অফার সেটা দেখার জন্য এই যে পাশে ফ্ল্যাগ আছে অর্থাৎ পতাকা যেটা আছে এটার উপর যদি আমরা একটু ক্লিক করি এখানে দেওয়া আছে আপনারা টাইপ দেখেন টাইপ দেওয়া আছে কি টাইপ হচ্ছে এটা এটা জন্য mobile all mobile all mobile all mobile মানে শুধু আইওএস অ্যান্ড্রয়েড ফোন যা না যে কোনো ফোন থেকে সে কিন্তু এটা অ্যাকশনটা ফিল আপ করতে পারবে দেখেন এখানে ডেস্কটপের জন্য আছে ডেস্কটপের জন্য আছে ডেস্কটপের জন্য আছে মোবাইলের জন্য আছে তা আমরা মোবাইল ডেস্কটপ দুটা নিয়েই কাজ করব নিঃসন্দেহে কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে আমরা এটা এটা প্রমো করতে হবে আমাদের ডেনমার্কে তো আমরা আরেকটা জিনিস যেটা খেয়াল করবো সেটা হচ্ছে যে পারফরমেন্স সবচেয়ে বেশি গুরুত্ব দেবো পারফরমেন্স পারফরমেন্স দেখেন দুইটা মার্ক আছে একটা হচ্ছে গিয়ে রেড মার্ক একটা গ্রিন মার্ক তো আমরা যেটা গ্রিন মার্ক সবুজ মার্ক যেটা আছে সেটাই ফলো করব যেটার গ্রিন মার্ক সবচেয়ে বেশি সেটা নিয়ে আমরা কাজ করব আরো একটি বিষয় যেটা আছে দেখুন পাশে মাইনাস মাইনাস পয়েন্ট এবং প্লাস পয়েন্ট দেওয়া আছে অর্থাৎ এই যে এইটা দেখেন এটা গ্রিন মার্ক বেশি রেড মার্ক কম তবুও এখানে দেখা যাচ্ছে minus one point five one এটা খুব ভালোই চলতেছিল মার্কেটটা খুব ভালো চলতেছিল অফারটা খুব ভালো চলছিল এটা ছিল লেক্সামবার্গে অফারটা খুব ভালো ছিল বাট এখানে দেখুন এটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ চলে গেছে তো আমরা এটা নিয়ে কাজ করবো না আমরা চাইলে এইটা নিয়ে কাজ করতে পারি অফার এখানে অফার এটা অফার মোবাইল থেকে করবে কাজ মোবাইল থেকে আসলে এটা একটু হয়তো পড়ে গেছিল বাট এখন যেটা আছে plus two point two eight এখানে আরও একটি অফার আছে এটা কম বেশি অফার এটা দেখে নেব এটা সৌদি আরবের offer one point four five নিয়ে তো এখানেও দেখুন অলমোস্ট প্লাস হান্ড্রেড প্লাস এটাই হল টপ প্ল্যানকে চলতেছে আমার মনে হচ্ছে যেটা এখানে দেখুন আপনার এখানে প্রত্যেকটা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে দেখেন আমি এখন সবাই যদি একটা একটা করে বলে দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না দেখতে পারবেন তারপর এটা দেখবেন আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা সিপিএ করে থাকি আমাদের টার্গেটেড কিছু কান্ট্রি থাকে আমরা টার্গেটেড কান্ট্রি নিয়ে কাজ করলেও বেটার করতে পারবো এবং টার্গেটেড কান্ট্রি বলতে গেলে ইউএস অস্ট্রেলিয়া কানাডা ইউকে এবং আমাদের টার্গেটেড কান্ট্রি টার্গেটেড আমরা এখান থেকে সিলেক্ট করি অল কান্ট্রি থেকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি ইউনাইটেড স্টেট তো আমরা দেখতে পাবো ইউনাইটেড স্টেটস আমরা এখন কোন কোন অফারটা চলছে আমরা চাইলে এখান থেকে টাইপটা দিতে পারি কোন টাইপের কাজ ডেস্কটপ আপনার মোবাইল এখান থেকে ক্যাটাগরিটা লিখতে পারি ক্যাটাগরি কি ধরে মানে শুধুমাত্র পিন সাবমিটের ক্যাটাগরি দিই তো এখান থেকে পিন সাবমিট শুধুমাত্র পিন সাবমিটের জন্য কোনো কাজ নেই আমরা যদি ডাউনলোড দিই ডাউনলোডের জন্য দেখি কি কোনো কাজ আছে সেটাও নেই আমরা যদি এখানে ইমেল এবং জিপ সাবমিট ইমেল এবং জিপ সাবমিট আশা করি অনেক কাজ পাওয়া যায় ইমেল এবং জিপ সাবমিটের এখানে ইমেল রেজিস্টারের জন্য অনেক কাজ আছে দেখুন ইমেল রেজিস্টারের জন্য যেখানে দেখুন বর্তমানে আমার স্টেটের অবস্থা খুবই খারাপ হ্যাঁ, হ্যাঁ, খুবই খারাপ চলছে ইউনাইটেড স্টেটের আমরা যদি এখান থেকে একটু কানাডা দেখে আসি কানাডা দেখি কানাডা দেখে আসি কানাডার কানাডার ইউনাইটেড স্টেট থেকে কানাডা মোটামুটি ভালো আছে এই অফারটা নিয়ে কাজ করা যায় এক্সবক্স নিয়ে এরপরে এই যে এইটা নিয়ে কাজ করা যায় স্মার্ট প্ল্যানিং বেসড এটা ডেস্কটপের জন্য ঠিক আছে এটা শুধু জিপ সাবমিট পিন সাবমিট আছে কিনা দেখি পিন সাবমিট নাই ক্রেডিট কার্ড সাবমিট আছে কি ক্রেডিট কার্ড সাবমিট আছে এখানে এটা অফার রেশিও খুব একটা ভালো না এটা যদি অল ক্যাটাগরি দিই অল ক্যাটাগরিতে কি করা যায় ক্রেডিট এই অফার সবচেয়ে বেটার এখানে ক্লাস সিক্স এবং এখানে আরেকটা যে নেট সিটিআর এই যে নেট সিটিআর কোডটা এখানে এখন বলা যায় আঠারো পয়েন্ট সতেরো আঠারো পয়েন্ট সতেরো পার্সেন্ট অর্থাৎ এখানে যদি এখানে এই আঠারো পয়েন্ট সতেরো পার্সেন্ট করতে বলা যাচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি যদি একশো পার্সেন্ট অর্থাৎ একশো ক্লিক করে আপনি যদি একশো জনের কাছে এই অফারটি প্রমোট করেন একশো জন যদি আপনি অফারটি দেখে তো সেখানে একশো জনের মধ্যে আঠারো জনই অফারটি নিয়ে যাচ্ছে একশো জনের মধ্যে আঠারো জনই অফারটা নিবে আর এই পাশে যেটা বলে নেট ইপিসি নেট ইপিসি বলতে গেলে যেটা ষোলো সেন্ট যেটা বলতেছে এইটা হচ্ছে আপনি যখন একশো জনের কাছে অফারটি পৌঁছালেন একশো জন যদি আপনার এই সাইটে ক্লিক করে অর্থাৎ এই অফারটি দেখে বা ক্লিক করে একশো জনের মধ্যে যদি অ্যাড্রেসগুলো না নেই তারপর আপনি ষোলো সেন্ট পাবেন এটা আপনাকে এই অফারটা আপনাকে দেবে অফারটি বলতে তার পছন্দ হয়নি তার অফার নিচ্ছে আপনি তো কাজ করছেন সেই জন্য আপনাকে যদি একশো জন ট্রাফিক তাকে দেন সে আপনাকে এমনিতেই ষোলো জন দেবে আর যদি কেউ অফার ডেট প্রক্রিয়া করে তাহলে তো অবশ্যই আপনি পাচ্ছেন এখানে এইভাবে আপনি অফার গুলো চুজ করবেন তবে এখান থেকে অল কান্ট্রি বেসিস যদি আমরা কাজ করি সবচেয়ে বেটার হবে কান্ট্রি বেসিস কাজ করলে এখানে আমরা অফার ভ্যালু ভাবে বেশি মানে এবং আমরা আমাদের নিষ্ঠা সবচেয়ে আমাদের টার্গেট থাকতে হবে নিশ থাকতে হবে সেই নিশ নিয়ে আমরা কাজ করবো সেভাবে আমাদের আগাতে হবে আমরা স্টেপ বাই স্টেপ এইভাবেই আচ্ছা। ভিডিওটা রাখবো অ্যাকাউন্ট সেটিং এবং পেমেন্ট ঠিক আছে আজকে বেশি লং করা যাবে না তো অ্যাকাউন্ট সেটিং একটু দেখি অ্যাকাউন্ট সেটিং টা আমরা কিভাবে করবো আচ্ছা অ্যাকাউন্ট সেটিং আপনারা এখানে এসে এবং অ্যাকাউন্সিলিং করার জন্য দুটো অপশন পাবেন অ্যাকাউন্সিলিং এর জন্য একটা হচ্ছে গিয়া pin W nine only USA এখান থেকে দেখুন ইউএসএ অপশন দেওয়া আছে হ্যাঁ পিন ডাব্লিউ নাইন ফর্ম এটা হচ্ছে গিয়া অনলি ইউএসএ দিয়ে পাবেন এবং পিন ডাব্লিউ এইট হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল তো আপনাকে যেটা করতে ডাব্লিউ এইট ফর্মটি করতে হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফর্ম তারপর সরাসরি ডাব্লিউ এইট ফর্মে চলে যাই ডাব্লিউ ফর্মে যাওয়ার পরে তাহলে ঠিক এইরকম একটা অপশন আসবে ঠিক আছে দেখুন এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ ঠিক আছে এখানে নাম আসছে এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ অবশ্যই বাংলাদেশ হবে এটা ঠিক এখানে ঠিক আছে আমরা চাইলে যদি এখান থেকে আমরা এইচটি করে নেবো আমরা যে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি আমাদের এগুলা ইনফরমেশন এই জন্য আমাদের এখানে চলে আসছে আচ্ছা mailing address different from about এটা আমরা এনে দিয়ে দেবো ঠিক আছে কোনো টেক্সট ভ্যারিয়েবল নাম্বার নেই আমরা এটা দিয়ে দেবো আর প্রয়োজন টেক্সট আচ্ছা এখানে আমাদের সিটি টাউন দিতে হবে সিটি আর সিটি সেটা তো স্টেট যেটা সেটা হবে রাজশাহী রাজশাহী জিপ কোড এই যেটা বিশ হুম remaining address টা আমরা লিখব ঠিক আছে আমাদের remaining address টা ছিল সেটা হলো আসলে আমাদের মেইন অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারি আচ্ছা সনের মধ্যে আছে অপশনাল রেফারেন্স নাম্বার এটা ঠিক আছে ডেট অফ বার্থ এখানে আমার ডেট অফ বার্থ যেটা সেটা দিতে হবে ডেট অফ বার্থ সিনে ডেট অফ বার্থ ডট দুই ধরে কোথায় মাস তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিলাম আচ্ছা মোবাইল নম্বর এখানে হোয়াটসঅ্যাপে free purpose only claim text এইটা নাবলা ছিল হ্যাঁ পরেটা হলো ক্লেম এখানে নভেম্বরটা নাবলা চলবে আচ্ছা এখানে এসে আপনার এটা সেল এখানে আপনার সিগনেচার দিতে হবে সিগনেচারটা কি দিবেন সিগনেচারটা দিবেন হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে নামটা দিচ্ছেন অ্যাকাউন্ট আপনার যে নামটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নামটা সিগনেচার দিয়ে দেবেন ওকে ব্যাস আপনার ডাবল পেমেন্ট কমপ্লিট ওকে এখানে আর কিছু লাগবে আপনার নয় দশ এটা না হলে চলবে আচ্ছা এখানে স্পেশাল রেম তো এই অপশনগুলো নতুন যোগ হয়েছে আমি বুঝতে পারছি তবে এটা না দিলেও চলবে আর রেম টাইপস টেক্সট ফাংশন ডকুমেন্ট এখানে সেভ ডাবল ডকুমেন্ট ওকে দেখুন আমাদের পেমেন্ট অপশনটা অ্যাকাউন্ট সেটিং এর এইটা কিন্তু টিকিংটা উঠে গেছে হুম ঠিক আছে আপনি আসলে এখানে ওল্ড পাসওয়ার্ড পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন আচ্ছা phone number payment centre payment centre যেটা এখানে আছে আপনার পেমেন্ট সেন্টারটা তখন করতে হবে যখন আপনি এখানে আর্নিং করবেন আর্নিং করার পরে তখন আপনার পেমেন্ট সেন্টারটা ফিল আপ পারবেন আদারওয়াইজ না হুম এখানে দেখুন মিনিমাম পঞ্চাশ ডলার হলে এখান থেকে পে আউট করা যায় মিনিমাম পেমেন্ট পঞ্চাশ ডলার তো আপনাকে ফার্স্ট পঞ্চাশ ডলার অফার করতে হবে দেন আপনাকে মধ্যে পে আউট করতে হবে তো আশা করি আজকে ভিডিও বুঝতে পারছেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টগুলো তো আপনারা করতে পারবেন যে আপনি যেভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই অ্যাকাউন্ট করতে পারবেন তো সবাই অ্যাকাউন্টগুলো করে ফেলেন অ্যাকাউন্ট করে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে অ্যাকাউন্ট করছি ঠিক আছে গুলো করে একটা করে স্ক্রিনশট দিয়ে দিতে পারি সব দেখতে পারি সবচেয়ে ভালোটা আমি আমার স্কেপ লিঙ্কটাও দিয়ে দেবো এবং আমার যে ফেসবুক টা আছে সেই গ্রুপের পেজের লিঙ্কটা দেওয়া আপনারা সবাই পেজে পোস্ট করবেন আপনাদের এই অ্যাকাউন্টের সেটাই বেটার হবে কারণ আমি আপনাদের জন্য কষ্ট করতেছি ভিডিও তৈরি করতেছি ভিডিও তৈরি আপনাদের দিচ্ছি আহ জানি হয়তো আমার ভিডিও ভালো লাগবে ভালো হচ্ছে না কথা বলার স্টাইলটা ভালো হচ্ছে না যেহেতু আমি প্রফেশনাল কোনো টিচার না তারপরে যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করছি তাহলে দেখেন আপনারা কিভাবে গ্রহণ করবে সেটা আপনাদের বিষয় আমি আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করবো আর হ্যাঁ একটি কথা বলতে ভুলে গেছি অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নেক্সট পর্বে নেক্সট ভিডিওতে সেখানে আপনাদের দেখাবো এখান থেকে কেউ কন্ট্রোল অফার তৈরি করবেন অফারটি কিভাবে সিলেক্ট করবেন এবং অফারটি কোথায় প্রমোট করবেন তো এই নতুন ভিডিও আসা বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ